প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারই করি বাদা কেবল তোমারই চাহিনে আমার কেবল তোমারই করি বাদা কেবল তোমারই চাহিনে আমার দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরত মুস্তাকি সিরত মুস্তাকি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহাবত যাদের উপরে করেছ রহমত পেয়েছে তোমার অশেষ মহাবত তাদের সে পথ দাও আমাদের তাদের সে পথ দাও আমাদের দাও গো তোমার দিন দাও গো তোমার দিন প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছ আজাব যাদের উপরে দিয়েছ গজব নাজিল করেছ দিয়েছ আজাব তাদেরই ভাগ্য দিও না মোদের তাদেরই ভাগ্য দিও না মোদের হে অসীম সীমাহীন হে অসীম সীমাহীন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামিন দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেহেরবান করুণায় ফুরান আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রাবুল আলামী